কি আর কোয়েলো চাচা আম্মার বকা শূন্য অনেকদিন পর পড়তে বসলাম টানা দুই ঘন্টা পড়ার পর এটা দিয়ে আমার ছোট বোনের বই আই লাভ ইউ ভাবি বিকা হ্যাঁ তুই কি প্রেম করবা আইছস না তো তোমার বয়স কত হেতে না কিছু দিত হেতে তোমার বয়স কত কি উল্টাটা কাজ করো আমি আন্দোলনের ভিডিও কেন আরে যা আমরা শীতকালে হাগল খাই জন্ম মৃত্যু বিয়ে আল্লাহর হাতে চাচা মাঝখানে প্রেমটা শয়তানের হাতে তুমি কি গরম নিয়ে একটা রচনা লিখতে পারো জি স্যার তাহলে বলো গরম লাগার কারণ আমাদের গরম লাগে যার কারণে আমাদের গরম লাগে যার ফলে আমাদের গরম লাগে এজন্যই আমাদের গরম লাগে আর যেহেতু আমাদের গরম লাগে তাই আমাদের গরম লাগে সুতরাং আমাদের গরম লাগে অতএব আমাদের গরম লাগে তাই পরিশেষে আমাদের গরম লাগবে এটাই স্বাভাবিক গলা নামায় কথা কো আবার টাকা চস তোর চোখ জুড়ে কাটা চামি যা তুইলা লবণ দা কাঁচা মরিচ আমাকে চোখ নামায় কথা কো এমন এক লাত্তি গান খাইছো হ্যাঁ খাইছি আর একটু সুন্দর করে ভালোবাসা নিয়ে জান খাইছো হ্যাঁ জান খাইছি তুমি খাইছো হ্যাঁ খাইছি তুমি কি দেখলি কি আপনার পোলারে জীবনে বিয়ে দিবেন না সারা জীবন কি ফিরারি খাওয়াবেন কেন কে তুমি আরে আপনি চিনেন না আপনার ছেলের গার্লফ্রেন্ড আর কে আমার তো তিনটা ছেলে তুমি কোন ছেলের কথা বলতেছো তিনটার সাথেই বাইরে গেছি ছোটর একটা ছাগল মেজুজ একটা বোকা আর বড়টার এই ভালো লাগছে পৃথিবীর কোনো নারীর দিকে তাকাবো না নারীরা উল্টা আমাদের দিকে তাকাবে আমরা ভাব করে থাকবো যে অগরে আমরা চিনি না কোনো বিয়া শাদী করুন না কোনো প্রেম প্রীতি ভালোবাসা আমাকে মনের মধ্যে স্থান দিবু না তোমাদের মাঝে একটা ছন্দ তুমি আমি ফুলের কলি ফুলের সাথে কিছুতেই কটকটির হাতে ধরা পড়লে চলবে না ধর ওকে এই মুহূর্তে আমার মায়া অস্ত্র দিয়ে তোকে শেষ করে ফেলবো দৈত্য দৈত্য আমাকে বাবার কাছে নিয়ে চলো বাবাকে মেরে ফেলবে বাবা